আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে শুদ্ধি অভিযানে টার্গেটে থাকা সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও কাউকে ছাড় দেওয়া হয়নি তেমনি শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের শনিবার ১৯ অক্টোবর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনার গায়ের মেঘনাঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর আপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন মন্ত্রী বলেন বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এত কম সময়ে এত বড় ঘটনা সব আসামি গ্রেপ্তার দেশের নজিরবিহীন ঘটনা আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরেও তাদেরকে কোনো ছাড় দেওয়া হয়নি তেমনি শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বিএনপির প্রসঙ্গে অবায়দুল কাদের বলেন বিরোধী দলের সাথে আমরা বেরি সম্পর্ক চাই না আমরা চাই বিরোধী দল কনস্ট্রাকটিভ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল বিএনপির সাতজন সংসদ সদস্য থাকার পরেও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেওয়া হয়েছে তিনি বলেন এসব সদস্য পার্লামেন্টের ভেতরে ও বাইরে যা খুশি বলছেন বিভিন্ন কর্মসূচি পালন করছেন এতে কোনো বাধা দেওয়া হচ্ছে না যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনা সরকার আছে বলেই করা হচ্ছে দলের কাউন্সিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আগামী নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ সাত থেকে আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনগুলোর সম্মেলন শেষ হবে এসব সম্মেলনে নতুন নবীন প্রবীণের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হবে এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ